কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো গাইস আজকে আমরা গেম প্লে নিয়ে আসলাম স্কোয়াড গাইস আজকে আমরা খেলবো স্কোয়াডে কিভাবে তোমরা চারজন এনিমিকে পিছন মাইরা লবিতে সেই লেভেলের টিপস এন্ড টিপস নিয়ে হাজির হলাম আশা করি পুরো ভিডিওর সাথে থাকবা অনেক অনেক এনজয় করবা গাইস আর হ্যাঁ যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ ইয়ার একটা সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের পাশে থাকো অনেক অনেক বিনোদন পাবা সো গাইস এইবার আমি তোমাদের অস্থির লেভেলের একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেব একদম সেম ভাবে ফলো করবা তাহলে তোমরা পুরো একটা স্কোয়াড আরামসে পুরো মাখনের মতো খেয়ে দিতে পারবে গাইস দেখো এনিমিটা এই দিকে চলে আসলো আমরা কি করব আমরা এনিমির আরেকটু কাছে যাব তারপরে ফায়ার বারন জাস্ট টিপে দিব গাইস অন্য কিছু টিপে দিবা না কিন্তু তাহলে তোমাদের রোজা হবে না সেই দোষ কিন্তু আমার না আগে থেকেই বলে দিলাম ভাই मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है exact- সো গাইস সামনের বাড়িতে দুইটা এনিমি তোমরা কি ভাবতেছো এখন আমি মরে যাবার ফানি ভিডিও হয়ে যাবে ও ভাই তিরানব্বই রেড শট গাইস আমরা এমপি ফাইভ টিপ্পা ধরে এনিমিরে নক করে দিছি হ্যাঁ? বাইরে ভাই গাইস অন্য জায়গায় টিপে দিনি এমপি ফাইভ টিপ্পা ধরে নক করে দিছি গাইস ওর টিমমেট আইতেছে ওরে মাম্মি নানি সাথী রে গাইস হাফ কেজি মাল বার করে দিছে হারাম জায়গা খাতরাই নিবি গাইস মানে হেল বার করে দিছে আর কি a few moments later so guys এইবার আমি তোমাদের অস্টেল লেভেলের একটা টিপস এন্ড ট্রিক্স দেব গাইস তোমরা ভাবতেছো যে আমি এত হেডশট মারি কিভাবে গাইস হ্যাঁ? তোমরা জাস্ট গুলির মাথায় হাফ কেজি থুতে দিবা তাহলে দেখো গাইস আমার মতো এরকম হেডশট মারতে পারবা দাঁড়া বালসাল বডি শটে এতগুলো হেডশট দিলাম বডি শটে গেলে কেমনটা লাগে গাইস দেখো দেখতে দেখতে আমরা ছয়টা নেমে ধর্ষণ করে ফেলা দিচ্ছি গাইস ষোলো ভার্সেস স্কোয়াডে সো গাইস এবার আমাদের কাছে আছে এমপি ফোরটি এমপি ফোরটি মানে আমরা এখন নাইম আলমের বাপ হয়ে গেছি এনিমি জাস্ট বাড়ির ভিতর থেকে বের হবে আর আমরা হেডশট দিয়ে লবিতে আমরা এই গেছি এতগুলো হেডশট দিলাম আমরা লবিতে গেলাম কেমনটা লাগে out there.